আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা চায়নাদের বোতল দেখেন একটা বোতলে প্রায় ওনারা যে টাকা খরচ করে মানে সামান্য তেল আছে কত এম তেল দেখেন ঠিক আছে ডেট সব দেওয়া আছে একটা বোতলে প্রায় ওনারা বাংলাদেশি টাকায় ষাট সত্তর আশি টাকা পর্যন্ত খরচ করে প্যাকেটিং শুরু করে ভেতরে যা সব কিছুতেই দেখেন মধ্যে সবগুলো বোতলের হাই কোয়ালিটির বোতল কোনো নর্মাল বোতল নেই বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের যে এই যে সয়াবিন তেল যে তেলটা দেখতেছেন এটা কিন্তু বাংলাদেশের এই বোতলটা যখন খুলবেন বোতলের ভিত্তে একটা কিন্তু সফট একটা আটকানো ই থাকে ওটা টান দিলে খুলে যায় কিন্তু এই সব বোতলে বাংলাদেশের বোতলে এগুলো খুলে না এগুলো আপনি টান দিলে ছিঁড়ে আসে এটা এমনভাবে তৈরি করছে ভালোভাবে না ওনারা তো এই জন্যই বলা ভিডিওটার আর বোতলটা দেখেন পাঁচ লিটার তেলের বোতল দেখেন খুব পাজে একটা বোতল পিওর এসিআই ফ্রেশ ফ্রেশ কোম্পানিটা ঠিক আছে কিছুটা ভালো কিন্তু ফ্রেশটা ঠিক বাদে ফ্রেশ বাদে সবগুলোই খারাপ এসিআই পিওর আপনার রূপচাঁদা যাই দেখেন দেখেন ওরা একটা প্যাকেটে খরচ করে দেন প্যাকেটটা দেখছেন কত সুন্দর হ্যাঁ, সব কিছুতে ওরা শুদ্ধ বেসিক্যালি <clears throat> ওরা বাংলাদেশের খাবার খায় না খালি তেলটা বাংলাদেশ থেকে নেয় দেখেন এখানে চা পাতার ডিজাইনটা দেখেন চা পাতা দেখছেন প্যাকেটটা দেখছেন প্রতিটা প্যাকেটে দেখেন প্রতিটা প্যাকেট দেখেন বিশ্বাস করবেন না দেখেন কি সুন্দরভাবে তৈরি করে ওরা প্রিয় দর্শক এই হলো আমাদের বাংলাদেশের বোতলজাত প্যাকেটজাতকরণ কিভাবে তৈরি করে আর ওদের প্যাকেটজাত দেন বাংলাদেশের দেন এ বাংলাদেশের লবণ এটি প্যাকেট কয় এটি প্যাকেট কয় এটি তো প্যাকেটে শুধাও না এটি প্যাকেট কি বলবো আর ওদের প্যাকেট দেখতে আমার মাথা নষ্ট দেন একটু সামান্য মরিচের গুঁড়া আছে প্যাকেটটা দেন কি সুন্দর দেন এখানে টান দিলে ছিঁড়ে যাবে এই সাইডে কিন্তু টানারই আছে আর বাংলাদেশে এটা নাই এটাই নাই এটা নাই কোনো কিচ্ছু নাই এগুলা কিচ্ছু নাই ধ্যান ধ্যান চায় না দেন একটা প্যাকেট করে দেন সুন্দর প্যাকেট খালি তেলটা নিয়ে আসে বাংলাদেশ থেকে তো ভিডিওটা করার উদ্দেশ্য এই যে প্রতিটা বোতলে ওদের যে ওই ভিতরের যে এইখান থেকে ভিতরের যে একটা ই থাকে ওইটা টান দিলে খুলে আসে এতটা সফট ওদেরটা খুব সুন্দরভাবে খুলে আসে বেশি একটা শক্ত না কিন্তু বাংলাদেশেরটা ওই যে কোনো বোতলে এরকম থাকে না শুধু তেল বাদে সব বোতলেই খোলা থাকে কোনো ওরকমভাবে আটকানো থাকে না খুব এরা হাই কোয়ালিটিরভাবে বোতলগুলো বানায় যেন পয়লা যাবো ভাঙবো তারপরেও বোতলের থেকে একটা ওই মুক্কা খুলবো না এরকম সিস্টেমে বানায় ওরা তো এই জন্য ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশ কোথায় আজকে যেতে আছে সব কিছুই তো দুর্নীতি বাটপার চুর বাটপার বইরা গেছে বাংলাদেশটায় সেই জন্যই আপনার ভিডিওটা দেয়া আমার এই চুর বাটপারের দেশে কোনো দিনই উন্নত হবে না ডেভেলপমেন্ট জীবনও হবে না কারণ বড় বড় পর্যায়ে বড় বড় চুর বাটপার তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ